আর্নিংস মাস্টারের যারা নতুন দর্শক বন্ধু তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা পুরনো দর্শক বন্ধু রয়েছেন যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং অলে ক্লিক করে রেখেছেন নোটিফিকেশনে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত আমরা দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে পাই সম্পর্কে অনেক দিন কোনো আপডেট নেই অর্থাৎ আপনাদের দেওয়ার মতো কোনো আপডেট আমি অনেক দিন ধরে পাইনি যে কারণে আপনাদেরকে কোনো আপডেট দেওয়া হয়নি আজকে পাইয়ের একটা আপডেট আছে ছোট্ট একটা আপডেট এটা হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে সেই জন্য আমি এই আপডেটটা শেয়ার করব খুব অল্প সময় এবং তারপরে আমরা বি নেটওয়ার্কের কাছে চলে যাব বি নেটওয়ার্ক একটা এয়ারড্রপ সিস্টেম নিয়ে এসেছে এর আগে আমি আপনাদের সাথে যেসব এয়ারড্রপ শেয়ার করেছি ঠিক সেইভাবে মানে সেই এয়ারড্রপগুলোর সাথে যেভাবে ক্লেম করতে হয় সেই এয়ারড্রপগুলো এই বি নেটওয়ার্কের এয়ারড্রপগুলো প্রায় সেমভাবে ক্লেম করতে হবে কিছুটা ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরকে লাইন বাই লাইন দেখিয়ে দেবো পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি আপনাদের জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী আপডেট হওয়া নতুন সব ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আকারে সবার আগে পৌঁছে যায় আর সেই সাথে সাথে আমার আগ্রহ বাড়ানোর জন্য ভিডিও তৈরির আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন খুব বেশি কষ্ট এটা তো হবে না লাইক তো জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে এটাতে কোনো বাড়তি খরচাও নেই শুধু একটা লাইক দিয়ে দিবেন যাতে আমি বুঝতে পারি আপনারা ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে এবং কারো কারো হলেও আমার ভিডিওটা উপকারে এসেছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি এবং আপনারা সেই সাথে সাথে আপনাদেরকে আরও একটা খবর দিয়ে রাখি আপনারা যারা নতুন রয়েছেন পুরনো যারা আছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন এবং যারা নতুন আছেন তাদেরকে বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে এবং একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনি আপনার সমস্যা জানাতে পারবেন আমাদের অ্যাডমিনটা আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবে এই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে অনলাইন আর্নিং ডিলে রিলেটেড আপনারা চাইলে এগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে পায়ে পায়ের যে অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে রেখেছি এখানে দুটো অপশন দিয়েছে নতুন এর আগে কিছুদিন আগে ছিল তাদের সোশ্যাল মিডিয়ার অপশন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন এখানে বর্তমানে দুটি নতুন অপশন একটা হচ্ছে মোর আর একটা হচ্ছে বুস্ট মাইনিং রেট তো আমরা রিড মোড়ে যাচ্ছি না রিড মোড়ে আপনি যদি যেতে চান আপনি রিড মোড়ে ক্লিক করলে অনেক লেখা টেখা পাবেন সেটা আপনি দেখে নিতে পারবেন অবশ্যই সেগুলো তথ্যবহুল পাই সম্পর্কে জানার জন্য রিড মোড় পড়ার প্রয়োজন রয়েছে আমি যদি এখন আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে ভিডিও অনেক অনেক লম্বা হয়ে যাবে এবং আপনারা বোরিং হয়ে যাবেন তো আপনারা এটা নিজের নিজ দায়িত্বে পড়ে নেবেন আমি শুধু দেখাচ্ছি বুস্ট মাইনিং রেট এই অপশনটা এটাতে আমরা যদি ক্লিক করি আমাদেরকে একটা নতুন চার্টে নিয়ে যাবে নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে এইখানে আমরা আমাদের যে মাইনিং রেটটা এখন রয়েছে এটাকে বাড়িয়ে নিতে পারবো বুস্ট করা মানে বাড়িয়ে নেওয়া এটাকে বাড়িয়ে নিতে আমাদেরকে দুটো অপশন দিয়েছে প্রথম এই যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিকিউরিটি সার্কেল কতজন কত আমি পায়োনিয়ার আমার একটা রিওয়ার্ড রয়েছে এবং লক একটা রিওয়ার্ড রয়েছে এইখান থেকে আমরা জাস্ট লক আপ রিওয়ার্ডটাকে ইনকারেজ করে নিতে পারবো তার জন্য ইনকারেজ বাটনটাতে ক্লিক করতে হবে দেন একেবারে নিচে এই লিস্টটার একেবারে নিচে এখানে কনফিগার লেখা দেখতে পাবেন লক আপ রিওয়ার্ড কনফিগার আমরা কনফিগারে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে এর আগেই লক আপ সেটিংটা দেখিয়েছি এবং আমরা এটাকে কমিটও করে নিয়েছি আপনি চাইলে এখন এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে লক আপ পার্সেন্টেজটা বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো জাস্ট এই বাটনটাকে টেনে আপনি সামনের দিকে নিয়ে গেলে এটা বেড়ে যাবে আপনার পেছনের দিকে নিলে কমে যাবে সেমভাবে লক আপ ডিউরেশনটাও অর্থাৎ টাইমটাও কত দিনের জন্য আপনি লক আপ করতে চাচ্ছেন সেটাও বাড়িয়ে নিতে পারবেন আমি আগে থেকেই ওয়ান ইয়ার দিয়ে রেখেছি আমি এখন চেঞ্জ করব না আপনারা চাইলে এটাকে সামনের দিকে টানলে বেড়ে যাবে এবং পেছনের দিকে টানলে এটা কমে যাবে আপনারা এইভাবে লক আপটা সেট আপ করবেন এবং তাতে আপনার মাইনিং রেটটা বেড়ে যাবে এবং নিচে আরও একটা অপশন আছে মাইনিং যে রেটটা রয়েছে যা মাইনিং হচ্ছে তার থেকে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে অলরেডি আমাদের পায়োনিয়ার হিসাবে যে মাইনিং রেটটা আছে সেটা থাকবে রেফারেল টিমের যেটা আছে সেটা থাকবে আপনি চাইলে রেফারেল বাড়াতে পারেন রেফারেল বাড়ালে আপনার মাইনিং রেট বাড়বে এবং তাদেরকে অবশ্যই আপনার সিকিউরিটি সার্কেলে অ্যাড করতে হবে এবং তারপরে এটা হচ্ছে ইউটিলিটি ইউজ বোনাস এটা হচ্ছে নোড বোনাস যারা নোড অ্যাপসটা ডেস্কটপে আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে ডেস্কটপে যারা নোড অ্যাপসটাকে ডাউনলোড করেছেন তারা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন জাস্ট ইনকারেজে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে এখানে ডাউনলোড পাই ব্রাউজার একটা অপশন আছে আপনারা যারা পাই ব্রাউজার ডাউনলোড করেননি তারা করে নেবেন এবং এখান থেকে আপনি একটা মাইনিং রেট পাবেন আর সেই সাথে সাথে নিচে এই যে রান দ্য নুড সেটাতে ক্লিক করে আপনার যে আপনি নুড যে অ্যাপসটা ডাউনলোড করেছেন সেখান থেকে প্রাপ্ত একটা কোড আছে আমি দেখিয়ে দিচ্ছি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন এই ঘরটাতে কোডটা বসালেই কনফার্ম বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনারা কনফার্ম বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা একটা মাইনিং রেট পাবেন এই হচ্ছে মোটামুটি পায়ের আজকের আপডেট এরপরে আমরা চলে যাচ্ছি বি নেটওয়ার্কের বি নেটওয়ার্ক নতুন যে এয়ারড্রপ সিস্টেম নিয়ে এসেছে সেই এয়ারড্রপ সিস্টেমে চলুন বি অ্যাপসে চলে যাই এয়ারড্রপটা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বি নেটওয়ার্কের একটা নতুন ভার্সন প্লে স্টোরে ইতিমধ্যে চলে এসেছে আপনারা যদি আপডেট না করে থাকেন আপনারা সেটাকে আপডেট করে নেবেন এবং আপডেট করে নেওয়ার পরে নিচে যে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হোম একটা স্কোয়ার একটা আর্নিং টিম একটা প্রোফাইল এখান থেকে আমরা স্কোয়ার বাটনটাতে ক্লিক করব। কিন্তু মনে রাখবেন আপনাকে অবশ্যই অ্যাপসটা আপডেট করে নিতে হবে এটা নতুন ভার্সনে ছাড়া আপনি পুরনো ভার্সনে পাবেন না তো এখান থেকে আমরা যখন স্কোয়ারে ক্লিক করব স্কোয়ারে ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের সামনে এয়ারড্রপের ইন্টারফেসটা খুলে যাচ্ছে এয়ারড্রপের ইন্টারফেসটা খুলে যাওয়ার পরে আমাদের সামনে বাই ডিফল্ট এখানে প্রথমে সিলেক্ট করা থাকবে নাও যে লেখা থাকবে এয়ারড্রপ এই বাটনটা এখানে এরপরে আছে আপকামিং এয়ারড্রপস এরপরে আছে পপুলার প্রজেক্ট এখান থেকে আপকামিং এয়ারড্রপস পপুলার প্রজেক্ট এগুলো আপনারা নিজেরা ঘেটে ঘেটে দেখবেন তবে প্রথমে আপনি যখন এয়ারড্রপে জয়েন করতে চাইবেন তখন এখানে নাওতে ক্লিক করে দেবেন ওটা বাই ডিফল্ট ক্লিক করা থাকবে যদি না থাকে আপনি নাওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যাব আমি আপনাদেরকে জাস্ট সিম্পল কিছু ওয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা করতে করতে সবগুলো অপশন ঘাটাঘাটি করবেন এবং সেখান থেকে আপনারা যথেষ্ট নতুন নতুন কিছু জানতে পারবেন এখানে আসার পরে এই যে নতুন নতুন যে এয়ারড্রপগুলো আছে এখানে নিউ লেখা আছে আমরা চেষ্টা করব এইগুলোতে পার্টিসিপেট করার দেখি হ্যাঁ এটা ওপেন হলো এখানে দেখুন এয়ারড্রপের ডিটেলস লিখে দিয়েছে এখানে এটা হচ্ছে ওয়েলস বাটল এয়ারড্রপ এখানে আপনাদের কি কি দরকার হবে সেটা দেখিয়ে দিয়েছে এবং মের এগারো তারিখে এই এয়ারড্রপটা শেষ হবে এখানে কি কি পরিমাণ রিওয়ার্ড দেওয়া হবে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপনাকে প্রথম থাকতে হবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তারপর একটা টুইটার অ্যাকাউন্ট একটা ডিসকোড অ্যাকাউন্ট যদি না থাকে ডিসকোড খুলে নেবেন এবং বাইন্যান্স স্মার্ট চেন ওয়ালেট অর্থাৎ আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেখানে আপনার যে বাইন্যান্সের বাইন্যান্সের স্মার্ট চেঞ্জ অ্যাকাউন্টটা আছে সেই অ্যাড্রেসটা আপনার দরকার হবে এখানে দেখি আমি এয়ারড্রপ গাইডেন্সে কি বলেছে বলেছে if the link does not respond please copy and open it in browser বলেছে এটা যদি কাজ না হয় এই লিঙ্কে যদি সরাসরি ক্লিক করে আপনি না যেতে পারেন তাহলে এটাকে কপি করুন এবং আপনার ব্রাউজারে ওপেন করুন আমরা দেখি আগে এটাকে এটাতে ক্লিক করেই দেখি কি হয় ক্লিক করলাম এবং এখানে আমাকে বলছে please stand by while we are checking your browser এই যে এটা আমরা এখানে অপেক্ষা করব হ্যাঁ এখন রিডাইরেক্টিং দেখাচ্ছে রিডাইরেক্টিং আশা করছি যে আমাদেরকে কপি করে নতুন ব্রাউজারে ব্রাউজারে নতুন করে ওপেন করতে হবে না আমরা চলে এসেছি এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন প্রত্যেকটার প্রায় কাছাকাছি হবে তবে একটু পড়ে নেবেন আমি সবগুলো দেখাতে পারবো না কারণ ভিডিও তাতে খুব বেশি লম্বা হয়ে যাবে আমরা একটু নিচের দিকে যাব এখানে প্রথমে কি কি এইগুলা হচ্ছে টাস্ক আপনারা এখানে যেটা যেটা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে টাস্ক এর প্রত্যেকটা টাস্ক আমরা এগুলো এগুলো কমপ্লিট করবো এখানে লিখে দিয়েছে enter your BSC wallet address এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমাদের বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে যুক্ত করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আমরা এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেনের যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে এটা কপি করে নিয়ে আসবো এটাকে কপি করে নিয়ে আসতে হবে আমরা এখান থেকে এটাকে কপি করলাম কপি করে আমরা আমাদের টাস্ক পেজে ফিরে যাব এবং এখানে যে অ্যাড্রেসটা কপি করেছি সেটাকে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিলে দেখতে পাবেন যে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে এটাতে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এবং এখানে আপনার পুরো নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ইংরেজিতে আপনার পুরো নামটা এখানে লিখে দিবেন চেষ্টা করবেন সঠিক নামটা দেওয়ার এখানে ভুল নাম দেওয়ার কোনো মানে নেই এবং তারপরে আপনার যে অ্যাক্টিভ ইমেইল রয়েছে সেই ইমেইলটা এখানে দিতে চেষ্টা করবেন আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটা ইমেইল দিতে হবে আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দিন ইমেল দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নিচে সেভ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে নতুন পেজে নিয়ে যাবে এখানে বলেছে যে log in to your existing account already has been use to log in to claim please log in to your linked account এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ করতে পারেন এখান থেকে আমরা জিমেইল দিয়ে লগ করব দেখি এখান থেকে জিমেইলে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা অপশন আছে ফেসবুক টুইটার এবং জিমেইল আমি জিমেইলে ক্লিক করেছি আপনারা পছন্দ মতো একটা দিয়ে করতে পারেন এখান থেকে জিমেইলে ক্লিক করলে একটা রিকভারি কোড পাঠাবে এখানে আমি সেন্ড রিকভারি কোডে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘর আমাকে দিয়েছে খালি ঘর যেখানে আমাকে কোডটা বসাতে হবে আমি আশা করছি যে আমার জিমেইলে কোডটা ইতিমধ্যে চলে এসেছে দেখি আমি জিমেইল চেক করব আপনারা আপনাদের জিমেইল চেক করবেন একইভাবে এবং এটা একটু মন দিয়ে দেখুন কারণ ম্যাক্সিমাম যে এয়ারড্রপগুলো এখান থেকে আছে ম্যাক্সিমাম এয়ারড্রপের কাজ একই যদি একটা একটু ভালো মতো দেখেন হয়তো সামান্য এদিক ওদিক হলেও হতে পারে তাতে খুব একটা সমস্যা হবে না এখান থেকে যে কোডটা পাঠাবে রিকভারি কোড এই কোডটা আপনারা দেখতে পাবেন যে আপনার স্পাম ফোল্ডারে চলে এসেছে এটা সরাসরি আপনার মেইন ইনবক্সে নাও যেতে পারে স্পাম ফোল্ডার চেক করবেন এবং এখান থেকে এই কোডটাকে কপি করে আমরা ফিরে যাব আমাদের টাস্ক পেজে এবং এখানে কোডটাকে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে কনফার্ম কোড ক্লিক করলাম এবার আমাদের রিওয়ার্ড পোলে নিয়ে এসেছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে স্মার্ট চেন যে অ্যাড্রেসটা আছে Binance smart chain BSC wallet address যেটা আছে এটা টিক মার্ক এসে গেছে এটা আমাদের হয়ে গেছে এরপরে নিচে আমাদের যেটা আছে আমরা সেটাতে চলে যাব এখানে বলেছে ফলো টুইটার তাদের টুইটার অ্যাকাউন্টে ফলো করতে বলেছে আমরা চলে যাচ্ছি টুইটারে এখানে আমাদের টুইটার রিটুইট করে নিয়েছে এখান থেকে জাস্ট ফলোতে ক্লিক করব দেন আমাদের টুইটার অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে আপনার আগে থেকে যদি ব্রাউজারে আপনার টুইটার লগ করা থাকে তাহলে এটা এখান থেকে আপনি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবেন আর যদি না থাকে এখান থেকে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে টুইটারে লগ করে নেবেন কারণ এটা আপনাকে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে না আপনার যদি টুইটার অ্যাপসে লগ করা থাকে তাহলে এখান থেকে আপনাকে আবার নতুন করে লগ করতে হবে আমি এখান থেকে লগ করে নিচ্ছি ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করার পরে অথবা অ্যাপসে আপনার অ্যাপসে আপনি ঢোকার পরে এখান থেকে জাস্ট ফলো করে দিব আমরা ফলো করে দিয়ে এই কাজটা শেষ হয়ে গেল এবং আমরা ফিরে যাব এখন আমাদের টাস্ক পেজে গিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যেটা এটাতেও টিকমার্ক চলে এসেছে এবং পরে একটা বলেছে এটাতে রিটুইট করতে হবে রিটুইটের জন্য আমরা এখানে ক্লিক করব এবং আমাদের সামনে যে পোস্টটাকে রিটুইট করতে বলা হচ্ছে সেই পোস্টটা চলে আসবে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে সরি এখান থেকে শেয়ারে ক্লিক করব না এখানে এখান থেকে জাস্ট রিটুইটে ক্লিক করব এবং রিটুইটে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নেব টুইটার যে অ্যাপসটা আছে আমাদের সামনে পোস্টটা চলে আসবে আমরা জাস্ট এই পোস্টটাকে রিটুইট করব রিটুইট করার পরে এটা রিটুইট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন যে এখানে রিটুইট টুইটারে যে রিটুইট বাটন আছে সেটা সবুজ হয়ে গেছে এটা সবুজ হয়ে গেলেই আমরা এখান থেকে ব্যাকে যাব আমাদের অ্যাপসে এবং কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে এবং আমাদের অপশনটা টিকমার্ক হয়ে যাবে এখানে বলেছে join our Discord community next join our Discord community এটাতে ক্লিক করব ক্লিক করার পরে জয়েনে ক্লিক করব ক্লিক করার পরে আপনার ফোনে যদি ডিসকোড থেকে থাকে তাহলে অটোমেটিক্যালি ওপেন হবে আর যদি না থাকে আপনি ডিসকোড অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটা একটা সোশ্যাল অ্যাপ এখান থেকে ডিসকোডে যখন আমাদেরকে নিয়ে আসবে এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিব অ্যাকসেপ্ট ইন অ্যাকসেপ্ট বাইটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে আমরা ফিরে যাব আমাদের টাস্ক পেজে এবং এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব এবং আমাদেরকে নিয়ে আসবে আমাদের ডিসকোড পেজে এবং এখানে আমাদেরকে নতুন করে লগ করতে হবে এই লগ ইনের মাধ্যমে আমাদেরকে আমাদের টাস্ক যে ওয়েবসাইট আছে সেটাকে চিনিয়ে দিতে হবে যে আমরা আপনাদেরকে কাজটা করেছি এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা এখন জাস্ট ফিরে যাব আমাদের টাস্ক পেজে এখান থেকে ব্যাকে ক্লিক করব এবং একটু নিচে আমরা স্কল করবো স্কল করার পরে এখানে দেখা যাবে অথরাইজ একটা অপশন আছে আমরা এখান থেকে অথরাইজ করে দিব অথরাইজ করে দেওয়ার পরে আমাদেরকে আবার আমাদের টাস্ক পেজে নিয়ে যাবে অটোমেটিক্যালি এখান থেকে রিডাইরেক্ট হয়ে যাবো এবং এখানে টিক মার্ক চলে আসবে এবং টেলিগ্রামে জয়েন করতে বলেছে এবার আমাদেরকে আমরা এটাতে ক্লিক করব এবং জয়েন টেলিগ্রাম যেটা আছে এটাতে ক্লিক করব আমাদের টেলিগ্রাম অ্যাপস আশা করছি আমি আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে ইতিমধ্যে টেলিগ্রামে ক্লিক করে দিলে আমাদেরকে এই আমাদের এই এয়ারড্রপের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতে নিয়ে যাবে এবং আমরা জাস্ট সেখানে জয়েন করে ফেলব আমাদেরকে আমাদের যেখানে আসা কথা আমাদের এয়ারড্রপের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে নিয়ে এসেছে এখানে আমরা জয়েনে ক্লিক করব জয়েনে ক্লিক করার পরে আমাদের টাস্ক পেজে ব্যাক চলে যাব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে এটাও টিক মার্ক হয়ে যাবে দেন আরও একটা টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেল রয়েছে এটাতে আমাদেরকে একইভাবে জয়েন করতে হবে জয়েনে ক্লিক করলে জয়েন হয়ে যাবে এবার আমাদের আমরা ফিরে যাব আমাদের টাস্ক পেজে এবং এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব এবার বলেছে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে আমরা এখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং পুরোপুরি লোড না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটা পুরোপুরি লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং এখানে আমরা কিছু স্ক্রল করব কিছুক্ষণ এখানে সময় দিতে হবে দশ বারো সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো এখানে আপনারা কাটাবেন এবং তারপরে ফিরে যেতে হবে আমাদের টাস্ক পেজে তো কিছু সময় দেওয়ার পরে আমরা আমাদের টাস্ক পেজে ফিরে যাচ্ছি দেখা যাক কি হয় রেজাল্টটা এখান থেকে আমরা ব্যাক করব দেখে নিচে কোনো অপশন আমাদেরকে দিয়েছে কিনা না কোনো অপশন দেয়নি এখান থেকে ব্যাক করব ব্যাক বাটনে ক্লিক করে এবং কন্টিনিউতে ক্লিক করলে এটা হয়ে যাবে তারপরে বলেছে share with your friends or extra entries এখানে দেখি এটা কিভাবে করা যায় এখান থেকে আমাদেরকে বলি get ten extra entries for an one that enter via this link এখানে আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে এই লিঙ্কটা আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন শেয়ার করার পরে এখান থেকে আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক এই লিঙ্ক থেকে যারা জয়েন করবে তাদের জন্য আপনারা একটা করে রিওয়ার্ড পাবেন তো এই লিঙ্কটা আমি আমার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন এটা আমি আমার টুইটারে শেয়ার করে দিলাম আপনারা চাইলে আমার টুইটার চ্যানেল থেকে এটা দেখে নিতে পারবেন এবং আমি ফিরে চলে আসলাম আমার টাস্ক পেজে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম এখান থেকে আপাতত আমার আর কোনো কাজ নেই এবং বলেছে নিচে আরেকটা অপশন আছে সেটা বলেছে complete every action for twenty bonus entries এখানে আর আমাদের কাজ নেই আপনারা এখান থেকে এখন রেফার যদি করেন রেফার করলে এই অপশন দুটো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এবং আমরা এয়ারড্রপ ইতিমধ্যে জয়েন করে ফেলেছি আর কাজ নেই এভাবেই আপনারা প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করুন এবং এখান থেকে রিওয়ার্ড অর্জন করুন কারণ বি নেটওয়ার্কে যেসব এয়ারড্রপগুলো শেয়ার করছে আমাদের সাথে তার প্রত্যেকটাই খুব ভালো ভালো প্রজেক্ট সাথে থাকুন এই ধরনের ভিডিও দেখার জন্যে আর কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে থাকবেন